একটু সবাই আনমিউট হয়ে যান বেটার হবে হাসিবুর তোমার এখানে যদি শব্দ না থাকে তাহলে তুমি ইয়া করতে পারো হ্যাঁ অন করে রাখতে পারো আর যদি শব্দ করে কোনো জায়গা থেকে তাহলে অফ তো ওকে আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা দেখব কিভাবে মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট ধরতে হবে সেটা কিভাবে কি কি ধরনের মেসেজ করতে হবে সব কিছু আজকের ক্লাসের ভেতর থাকবে কারণ হচ্ছে আমাদের এক একই ক্লাস করতে করতে একটু বিরক্ত একটু ইনকামের ক্লাসগুলো করলে বেটার লাগে যদি আপনারা এভাবে আমার মতো করে ট্রাই করেন আই হোপ যে আপনারা ফাইবার থেকে লেটে কাজ পাইলেও মার্কেট প্লেসের বাইর থেকে আপনারা কাজ পাবেন সে কাজ সেই বাইরকে আপনারা মার্কেট প্লেসে কনভার্ট করতে পারেন অথবা চাইলে আপনি সরাসরি ব্যাংকেও ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে সরাসরি পেমেন্ট নিতে পারেন এটা হচ্ছে আপনার রুচি যেমন আমাদের এক স্টুডেন্ট ইস্টাত মেবি আজকে একশো ডলারের মতো একটা বাইরে অর্ডার পাইছে হুম তো এটা হচ্ছে ফেসবুক পেজ মনিটাইজেশনের তো যদিও এটা খুব একটা টাকার কাজ না তো আরও অনেকগুলো কাজ করাবে সেই জন্য কম টাকায় কাজ করাচ্ছে এটা তো ওকে আমরা এতদিন ডিজিটাল মার্কেটিংয়ের কাজ শিখলাম আজকে বিরক্তি হয়ে গেছি ডিজিটাল মার্কেটিং করাইতে করাইতে আজকে একটু অন্যরকম ক্লাস করি তো যদি আপনাদের চিন্তা ভাবনা থাকে যে মার্কেট প্লেসে বাইর থেকে ইনকাম করব এখন থেকেই তাহলে করা যাবে কিন্তু হ্যাঁ একদিন দুই দিন কাজ করবেন তারপরে বায়াররা মেসেজে রিপ্লাই দেবে না তখন আপনি হতাশ হয়ে ব্যাক করা যাবে না কেন ব্যাক করা যাবে না ওই যে আমরা একটা সময় দেখতাম না অনেক ভিডিওতে আমরা যখন ফেসবুকে যাইতাম যে একজনে টিপল দিয়ে পানি তুলতেছে হ্যাঁ পানি তোলার পরে হঠাৎ করে দেখা গেল যে আরেকজনের মানে দুইজন মানুষ পানি টিপতাছে মানে পানি তুলতাছে আর কি মানে টিবল টিপতাছে একজনের পানি খুব দ্রুত উঠছে তো সেজন্য ওই ওই টিবল থেকে কনভার্ট হয়ে ওই টিবলে যায় যখন ওই টিবলে যায় তার নিচে কিন্তু বেশি পানি কিন্তু তার ওইদিকে দেখা গেছে যে কম পানি তারটা তাড়াতাড়ি উঠছে আর যার বেশি পানি যে বেশি দিন পানি ওইটা নিতে পারতো তার পানিটা আস্তে আস্তে উঠতে আসে দেন অনেক লেটে সেই জন্য তিনি ওইখানে চলে গেছে দেখেন আবার ওই ব্যক্তি যখন এই টিবলে আসে তখন দেখা গেল যে এখানে আবার পানি উঠে শুরু হয় তো এটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে ধৈর্য হারা হওয়া যাবে না তো যাদের সাকসেসগুলো খুব দ্রুত হয় একটা জিনিস মাথায় রাখবেন যারা সাকসেস যাদের সাকসেস দ্রুত হয় তাদের সাকসেসগুলো দ্রুতই পড়ে যায় এটা কেন বললাম আমি অনেক দেখছি যারা খুব দ্রুতই মানে হুটহাট করে ভালো টাকা ইনকাম করছে অনেক বেশি টাকা ইনকাম করে ফেলছে যেটা সাধারণতভাবে যে নর্মালি ইনকামগুলো আছে তার থেকে বেশি ধরেন একটা নর্মাল মানুষ বিশ হাজার টাকা কামাই কামাইতে পারে সেখানে তিনি দেখা যায় দুই তিন লাখ টাকা কামাই ফেলছে তো এক মাসেই তো এরকম যদি হুটহাট ইনকাম থাকে তাহলে তারা একটা সময় কি হয় দেখা যায় যে তারা ঝরে পড়ে বা একটা কিছু হইলে তাদের সাথে একটা দুর্ঘটনা ঘটলে তাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হইলে দেখা যায় আর ঘুরে দাঁড়াতে পারে না কিন্তু এটা হলো মার্কেট প্লেসের ভিতরে যদি মার্কেট প্লেসের বাইরে যদি আপনি সিস্টেমটা জানতে পারেন তাহলে আপনাকে আর এদিকে চিন্তা করতে হবে না মার্কেট প্লেসে কী হইতেছে দেখার বিষয় না আপনি মার্কেট প্লেসের বাইর থেকেই হিউজ টাকা ইনকাম করতে পারবেন কিন্তু এক্ষেত্রে ধৈর্য হারা হওয়া যাবে না ধৈর্য হারা হওয়া যাবে না একটা কথা মাথায় রাখবেন সেটা হচ্ছে যে গাছ দেরিতে বড় হয় সেই গাছের শিকড় কিন্তু অনেক মানে বড় হয় ঠিক আছে সাধারণ জ্বরে কিন্তু পড়ে না তো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার শিকড় সবসময় বড় রাখতে হবে আপনার স্কিল সবসময় বড় রাখতে হবে স্কিল যদি আপনি তৈরি করতে পারেন আপনি দুই দিন আগের পাশে ইনকাম করবেনই তাও আমি বলবো না যে পাঁচশো এক হাজার টাকা ইনকাম করবেন যদি সৃষ্টিকর্তায় মুখ তুলে তাকায় আপনি একা খেয়ে শেষ করতে পারবেন না ঠিক আছে আপনাকে প্রথম কাজ হবে আপনি মার্কেট প্লেস পাশাপাশি আপনি এক জায়গা থেকে ইনকাম আসতেছে আপনাকে তখন চিন্তা ভাবনা করতে হবে নেক্সটে আমার কি করা উচিত বা নেক্সট প্ল্যান কি কিনে আমার করা উচিত যে আমার আরেকটু ইনকাম বেশি আসবে আমার নেক্সট স্টেপ কি হবে এগুলো আপনাকে আগেভাগে সেট করতে হবে তো ইনকাম আস্তে আস্তে আরেক দিক বন্ধ করে দিবেন হবে না আবার যখন ওই দিকটা আবার বন্ধ হয়ে যাবে তখন প্রবলেমে পড়বেন তো আপনি সবসময় যখন দুইটা ইনকামের পথ তৈরি হবে তখন আপনি তিনটা ইনকামের পথ খোঁজার ট্রাই করবেন তাহলে আপনি এইখানে ফ্রিলান্সিং জগতে টিকা থাকতে পারবেন তো ওকে অনেক কথা বললাম তো অবশ্যই ধৈর্য হারা হওয়া যাবে না আপনি একদিন দুই দিন মেসেজ করতেছেন হইতেছে না তৃতীয় দিনের বেলায় কিন্তু লাগতে পারতো কিন্তু তৃতীয় দিনের বেলায় আপনি যে মেসেজ করবেন না তাহলে কিন্তু প্রবলেমে পড়বেন তো ওকে যাই হোক তো আমরা সরাসরি যেটা সব থেকে সিক্রেট মেথড বা সব থেকে ভালো কাজে দেয় সেটা হচ্ছে ফেসবুক অ্যাড লাইব্রেরি বা হ্যাঁ ফেসবুক অ্যাড লাইব্রেরি বা ফেসবুক অ্যাড যারা রান করতেছে তাদের সাইটগুলো সব থেকে বেস্টটা মানে বেটারভাবে কাজে দেয় কারণ তারা নতুন বিজনেস করতে আসছেই শুধু এখানে মানে একজন মানুষ বিজনেসের কোনো কিছু জানে না আইসে দেখা যায় একটা ডিজিটাল মার্কেটিং হায়ার করছে করেই বলতেছে যে আমার সেল লাগবে তো তাদের সাথে যদি আমরা যোগাযোগ করতে পারি বা তাদেরকে প্রয়োজনগুলো বলতে পারি দেন তোমার এইটা এটা করো তোমাকে আমি যদি গাইডলাইন দিতে পারি একটা ক্লায়েন্টকে তখনই অফার করা যায় যখন তার প্রয়োজন থাকে তো প্রয়োজন তো আর একটা ক্লায়েন্ট সহজে বুঝতে পারবে না তার প্রয়োজনটা কি তিনি তার লাগছে খিদা হ্যাঁ খিদা লাগছে তিনি শুধু বা তার মাঝখাই তার মনে করেন খিদা নিবারণ করবে এখন যদি তার মনে হয় যে না ধরেন তিনি ওইভাবে কিন্তু চলতে পারবে না তার মৌলিক চাহিদা কিন্তু মানুষের পাঁচটা না ছয়টা ছয়টা মৌলিক চাহিদা তো এই মৌলিক চাহিদাগুলো তার সামনে তুলে ধরতে হবে যে দেখো তুমি শুধু বাদ মাছ খেলে হবে না তোমার কাপড় চোপড় লাগবো চিকিৎসা লাগবো ঠিক আছে বাসস্থান লাগবো এগুলো কিন্তু লাগবো তোমার তো আমাদের যে কাজটা থাকবে বাইরকে যে বলবো যে দেখো তুমি যেভাবে কাজ করতেছো ঠিক আছে বুঝলাম কিন্তু এইভাবে কিন্তু তুমি বেশি দিন এখানে থাকতে পারবা না বা তোমার এখানে বিজনেসটা বিল্ড আপ করতে পারবা না তোমাকে যেটা করতে হবে এখানে লং টাইম রাখতে হবে তুমি জড়ো একটা অ্যাড রান করতে গেলে তোমার অনেক টাকা খরচ হচ্ছে তুমি যদি এটা এসিও করো তাহলে কিন্তু তোমার অনেক খরচ কম আসবে তারপরে ধরেন আপনি বললেন যে দেখো তুমি অ্যাড ক্যাম্পেইন রান করতেছো এটা কিন্তু প্রচুর খরচ তুমি যদি অর্গানিক মার্কেটিংটা করো তাহলে তোমার কিন্তু অনেক উপকারে আসবে আর এইভাবে এইভাবে কাজ করলে তুমি খুব দ্রুতই সাকসেস পাবা বেচা কিনে হবে তোমাকে আগে তোমার এই স্টেপগুলো কমপ্লিট করতে হবে তো এইভাবে যখন বায়ারকে বুঝায় বুঝায় তার প্রবলেমগুলো তিনি প্রবলেম বুঝে না তার প্রবলেমগুলো বুঝে বুঝে ধরায় তুলতে হবে আর বায়ার দেখে কখনোই কখনোই ভয় পাওয়া যাবে না যে বায়াররা আমি কিছু বললে বায়াররা মাইন্ড করবো কি না মাইন্ড করলো তার সাথে কথা বলা দরকার নাই মাইন্ড করতেছে তার রাগ ভাঙানোর দরকার নাই ওর মতোও থাক সমস্যা নাই আপনার মতো আপনি কাজ চালা যাবেন একজন বাইরে গেলে দশজন আসবে তো এই হচ্ছে কাহিনী তো আপনি সরাসরি গুগলে সার্চ করবেন ফেসবুক ফেসবুক অ্যাড লাইব্রেরি আমি এটা ওপেন করতেছি এটা কিভাবে মার্কেটিংগুলো করে সেটা দেখাবো ওকে একটু এক সেকেন্ড আমাদের কি রেকর্ড চলতেছে দেখি তো এক সেকেন্ড হ্যাঁ রেকর্ড চলতেছে ওকে তো আমরা সরাসরি ফেসবুক অ্যাড লাইব্রেরি লিখব লেখার পরে সার্চ করব গুগল আইসা তো সার্চ করার পর এখানে দেখেন লেখা আছে অ্যাড লাইব্রেরি প্রথমটাই পাবেন অ্যাড লাইব্রেরি তো এখানে আপনারা ক্লিক করবেন তো আমরা ক্লিক করলাম এখানে দেখেন এটা হচ্ছে ফেসবুক অ্যাড লাইব্রেরির হোম পেজ বা এটার বলতে পারেন দেখার একটা অপশন বা এটা হচ্ছে তাদের একটা ড্যাশবোর্ড তো আপনি এবার আপনাকে মূল টার্গেট করতে হবে যে আপনি কোথায় বা কোন দেশের কোন সার্ভিসগুলো আপনি ক্লায়েন্টদের জন্য দেওয়ার জন্য আপনার ইচ্ছা আবার বলি আমি মানে আপনাকে প্রথমে আগে সেট করতে হবে দেশ আপনি কোন দেশের কাজ করবেন এখানে পৃথিবীর সবগুলো দেশের মানে ফেসবুকের মানে অ্যাড অপশন পাবেন বা প্রতিটা কান্ট্রির আলাদা আলাদা বিজ্ঞাপন হয়ে থাকে ঠিক আছে কেউ কেউ অলরাইড করে কেউ কেউ নির্দিষ্ট কান্ট্রির জন্য করে আপনার প্রথমে আগে সেট করতে হবে কোন দেশের মানুষগুলোকে আপনি টার্গেট করতে চাচ্ছেন সেই দেশটাকে আগে আপনাকে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে কারণ আমরা জানি যে সবথেকে বেশি ভালো বায়ার হয়ে থাকে আমেরিকান এবং কানাডান মানে কানাডার বায়ারগুলো সব থেকে ভালো হয়ে থাকে তারপরে যদি কোনো দেশ থাকে সেটা হচ্ছে জার্মান জার্মানের একটা আমি কাজ করছিলাম আপনার প্রায় বিশের দিকে তো ওই বায়ারটা ছিল মেবি গুগল টপ র্যাঙ্কিংয়ের বায়ার তো আমি কাজ করার পরেও যখন আমি কাজটা পরিপূর্ণভাবে সাকসেস হতে পারলাম না দেখা গেল বায়ারের টার্গেট ছিল এক না এক থেকে দুই তিন চার পেজের ভিতরে রাখতে হবে দেখা গেল যে আমার কাজ করার ফলে ওই পেজটা ছিল মেবি বিশের পরে তো দেখা গেল যে আমাদের সার্চ রেজাল্টে আমি ওকে পাঁচ সাথে এনে দিছিলাম সাতের দিকে মেবি এনে দিয়েছিলাম অনেক দিন আগের কথা মনে নাই ঠিক তো আইনা দেওয়ার পরে আমি বাইরকে বললাম দেখো আমি তোমার জন্য এই কাজগুলো করছি কিন্তু আমি জানি না কেন আমার আমার সাথে এরকম হলো যে আমি কাজ করার পরেও তোমার ওয়েবসাইটটা আমি এই জায়গায় আনতে সক্ষম হয়েছি যদি তুমি আমাকে সময় দাও তাহলে আমি মনে করি আমার জন্য কাজটা আর একটু সহজ হবে তো আমি তাকে মানে নত হয়ে কথা বললাম বলার পরে বায়ার বায়ারটা বললো সমস্যা নাই তোমার সময় লাগবে না যেহেতু তোমাকে আমি একটা নির্দিষ্ট টাকা দিছি তুমি একটা কাজ করো তুমি এই কাজটা ডেলিভারি করে দাও ডেলিভারি করে দাও আমি কাজটা গ্রহণ করি দেন তোমাকে আমি নেক্সট মান্থের জন্য আবার আমি হায়ার করতেছি তো আমি তাকে কাজটা ডেলিভারি করলাম ডেলিভারি করার পরে তিনি আমাকে ভালো একটা ফিডব্যাক দিল ফিডব্যাক দেওয়ার পরে আমাকে নেক্সট মান্থের জন্য আবার অর্ডার করলো তো আমি তাকে জানতে চাইলাম যে আপনি চাইলেই তো আমার অর্ডারটা ক্যান্সেল করতে পারতেন আপনাকে টাকা দিতে হইতো না কিন্তু আপনি কেন এটা করলেন বললো যে তুমি তো পরিশ্রম করছো আমার জন্য তাই না তো তুমি পরিশ্রম করছো অবশ্যই তোমার এটা প্রাপ্য তো পরিশ্রম করছো আমি দিলাম সমস্যা নাই আর তুমি কাজ করো এরপরে আর একটু ভালোভাবে ট্রাই করো এটা হচ্ছে জার্মানদের অবস্থা আর যদি এটা ইন্ডিয়ান পাকিস্তান হইতো মামু আগে কাজ ক্যান্সেল করো তারপরে দেখতেছি তোমার সাথে কথা কই লই ঠিক আছে তো জার্মানের বাইরের সাথে আসলে সবগুলো বাইরে এরকম হয় না অনেক অনেক বড় মানে অনেক ভালো বাইর থাকে অনেক মনে করেন অনেকে আছে আমেরিকান অনেক মানুষ পাবেন যারা কাজ করাবে কাজ করতে পারেন না এই সমস্যা আপনি যে ট্রাই করছেন এই ট্রাইয়ের জন্য আপনাকে এক্সট্রা টাকা দিবে বলবে যে তুমি আমার জন্য ট্রাই করছো দেন আমার কাজটা সম্পূর্ণ করতে পারো না শিখতে পারছো তুমি আর আরেকজন যদি আসে তোমার কাছে হেল্প করার জন্য তুমি তারা হেল্প করতে পারবা এটা দিয়ে ঠিক আছে এরকম অনেক বাইরে পাবেন আপনারা যখন কাজ করবেন ভালো খারাপ দুইটাই পাবেন আবার অনেকজনের আছে কাজ করাই দিবে কাজ করার পরে ফাইভ স্টার ফিডব্যাক দেওয়ার পরে কাজ ক্যান্সেল করে বুঝছেন ব্যাপারটা তো এগুলো বলা যাবে না তো ফার্স্ট আপনাকে চিন্তা করতে হবে আপনি কোন দেশের ক্লায়েন্টের সাথে আপনি কাজ করতে চান সেই গোলটাকে আপনাকে সেট করতে হবে ধরেন আমি চাচ্ছি যে ইউএসের ইউএসের মানুষগুলোতে মানুষগুলোকে আমি অ্যাডটা তাদের সামনে শো করার এটা আপনি বাংলাদেশের অনেক কোম্পানি পাবেন খুঁজে পাবেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনার মনে হয় ইন্ডিয়ান পাবেন দেখি আমি আপাতত ইউনাইটেড স্টেটস এটা সিলেক্ট করি সিলেক্ট করলাম এবার আসেন ক্যাটাগরি ক্যাটাগরিটা অবশ্যই অল অ্যাডস এটা দিয়ে দিবেন ওকে এখানে অনেকগুলো সিস্টেম আছে আমরা যেমন ক্যাটাগরি বেস আমরা যখন বিজ্ঞাপনগুলো চালাইতাম একটা জায়গায় দেখেন নাই ওই ওই রকম এখানে আপনি অল দিয়ে দিবেন যে কোনো ক্যাটাগরির হয়ে যাবে সবগুলো চাচ্ছেন আপনি তো এটা দেওয়ার পর আপনি অবশ্যই এখানে ফ্যাশন অথবা যদি কাজ পাওয়ার চান তাহলে ফ্যাশন অথবা আপনাকে খুঁজতে হবে রিয়েল এস্টেট অথবা আপনাকে খুঁজতে হবে ইউটিউবের ক্লায়েন্ট ভিডিও তৈরি করতেছে এরকম ক্লায়েন্ট তো হাসিবুর হাসিবুর আছো ওকে তো তুমি ফার্স্টে কি কিওয়ার্ড লিখে সার্চ করছিলা যে এখান থেকে তুমি কাজ পাইছিলা ভাই আমি ওখানে সার্চ করছিলাম হচ্ছে যে ইয়া অ্যানিমেল রিলেটেড অ্যানিমলস না অ্যানিমলসের কি ভিডিও হ্যাঁ, হ্যাঁ ওই যে ইউটিউবের অ্যানিমলসের যেমন ক্যাট এন্ড ডগ আমি হচ্ছে সবগুলা দিয়ে সার্চ করি বিউটি দিয়ে দেখছি তারপরে ফ্যাশন দিয়ে দেখছি শেষে হচ্ছে অ্যানিমেলস দিয়ে দেখছি তো আমার অ্যানিমেলসটা ভালো লাগছে ওকে তার মানে হচ্ছে অ্যানিমলস হচ্ছে আপনার যারা অ্যানিমলস নিয়ে কাজ করতে আসে তারা বেশিরভাগ হচ্ছে ইউটিউবের সার্ভিসগুলো বেশি নেয় ঠিক আছে তো আসেন আমরা আজকে তাহলে এটা দেখি তো আমরা যদি এটা যদি আমরা দেখেন এখন শুধু ইউনাইটেড স্টেটটা বের হইলে কিন্তু এবার আসেন যদি এটা যদি আপনি অল দিতেন এবার আসেন যদি আপনি অল দিতেন তাহলে কিন্তু অ্যাডের সংখ্যা অনেক বেশি হয়ে যেত ঠিক আছে অনেক বেশি হয়ে যায় তো দেখি আমরা একটু ইন্টারে চাপ দিই category all set all set animals এবার আমরা ইন্টারে চাপ দিই অ্যামনেবাইলে বাইরে হলো একুশ হাজার ওকে এখন দেখি কত বাইরে এবার বাইরে হলো কিন্তু প্রায় উনত্রিশশো ওকে উনত্রিশশো ওকে আমি অ্যানিমালস ভিডিওটা কেটে দিয়ে শুধু ইয়া দেই দেখি কতগুলো বেরোয় যদিও এই রিলেটেড মানুষ খুব একটা বিজ্ঞাপন চালায় না এবার ওকে অ্যানিমালস লিখে সার্চ করার পরে এতগুলো পঞ্চাশ হাজার অ্যাড আসছে তো আপনাকে আগে ফার্স্ট টাইম কিওয়ার্ডগুলো বাছাই করতে হবে মানে কোন সার্ভিসগুলো যেমন আমরা ইউটিউবে কিছুদিন আগে ওই যে মাইন্ড ফ্রেশের ই দেখলাম না ওইরকম অনেক কিওয়ার্ড আছে যেগুলো মানুষ আমরা দেখি না কিন্তু ওইগুলো মানুষ ইউটিউবের দিকে অগ্রসর হতে চায় অ্যানিমলস ক্যাট হতে পারে যেমন ক্যাট লাভার ডগ লাভার তারপরে ফ্রিলান্সিং সার্ভিস তারপরে হতে পারে আপনার মাইন্ড ফ্রেশ হেলথ তারপরে ফিটনেস তারপরে ফিটনেস টিপস এরকম অনেক কিওয়ার্ড পাবেন কিওয়ার্ডের লিস্ট বের করতে গেলে আপনাকে ওই যে গুগল কিওয়ার্ড প্ল্যানার ওইখান থেকে যা যা বের করে করে এখানে সার্চ করতে হবে ধরেন আমরা শুধু অ্যানিমলস লেগে সার্চ করছি এবার আমরা পঞ্চাশ হাজার বিজ্ঞাপন দেখতে পাচ্ছি যারা আজকে স্টার্ট রানিং অন টু জান মানে জানুয়ারি দুই হাজার তেইশ এটা তো পরিষ্কার যে কবে তারা বিজ্ঞাপনটা শুরু করছে তো তারা বিজ্ঞাপনটা শুরু হ্যাঁ হ্যাঁ তার মানে আজকে তারা বিজ্ঞাপন শুরু করছে তার মানে হচ্ছে তারা কিন্তু একদম রিয়েল পারসন হ্যাঁ বুঝতে পারতি তো এবার দেখেন এই মানুষগুলো আজকে বিজ্ঞাপন রান করছে তাদের কিন্তু মূল উদ্দেশ্য কিন্তু তাদের প্রোডাক্টগুলো বিক্রি করা এই কুকুরগুলো বিক্রি করা যদিও এখানে কেউ কেউ আছে কুকুর দেখাইতেছে কিন্তু এটাকে এখানে কিন্তু আমরা জানি কুকুর কোনো সময় বিক্রি করা যায় না ফেসবুকের পেজ দিয়ে কুকুর বিক্রি করার কোনো অপশন নাই মানে পশু প্রাণী এগুলো বিক্রি করা যায় না এবার আসেন তাহলে তারা এখানে কি করতেছে তারা যে জিনিসটা করতেছে সেটা হচ্ছে এই যে কুকুরের একটা বেল্ট আছে এই বেল্ট তারপরে ধরেন এই যে গলার ভিতর বেল্ট তারপরে এই যে কুকুরের শোয়ার একটা জায়গা তারপরে মানে ইত্যাদি ইত্যাদি এগুলো মানে কুকুরের অ্যাক্সেসরিজ জিনিসগুলো এখানে পাওয়া যায় ঠিক আছে তো দেখেন আজকে যারা বিজ্ঞাপন রান করছে আপনি তাদের সাথে ট্রাই করবেন তাদের সাথে যোগাযোগ করতে এখানে বলা আছে কয় তারিখ থেকে কয় তারিখ বিজ্ঞাপন রান করছে সব কিছু এখানে দেওয়া আছে কেউ কেউ বিজ্ঞাপন রান করছে কয়েকদিন আগে কেউ কেউ এক মাস দুই মাস আগে রান করে চলতেছে চলতেছে বিজ্ঞাপন বন্ধ করে নাই চলতেছে আসেন এবার ধরেন আমি এই একটা এইটাতে আমি ক্লিক করলাম এখানে দেখেন মাত্র ফলোয়ার আছে নয় হাজারের মতো অ্যাভারেজ ওকে একটু আমরা ওপেন করি এখানে ওকে এখানে একটা নাম্বার পাইছি হ্যাঁ এখানে একটা নাম্বার পাইছি তো ওকে এটা আমি আপাতত এখানে একটা স্কিপ করে রাখলাম তারপরে ধরেন আমি সেকেন্ডটাতে এটাতে যাব United animals and USA US এটাতে আমি যাব মেসেজ করার অনেকগুলো অপশন আছে হ্যাঁ মেসেজ মেসেজ করার অনেকগুলো অপশন আছে দেখি আমরা এখানে পাই কিনা যেখানে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন বা মেল অ্যাড্রেস পাবেন সেখানে আপনি মেল করবেন আর যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে মেসেজ করা এখানে আপনাকে যেটা করতে হবে সরাসরি ওদেরকে মেসেজ করবেন এখানে এখন আপনাদের মনে চিন্তা ভাবনা আসতে পারে যে আমি কি টাইপের মেসেজ করব এখন যদি আপনার মনে হয় যে আমি বাইরের সাথে ফেরলি বা এই ক্লায়েন্টের সাথে ফেরলি কথা বলবো না কথা বলবো না আমি চাচ্ছি যে একটা মেসেজ লিখে রাখবো সবাইকে দিয়ে দিব তারা আমাকে রিপ্লাই দিলে দিল না দিলে না দিল এরকম যদি চিন্তা ভাবনা থাকে তাহলে সেটা তাহলে আলাদা আর যদি মনে হয় যে না আমি তার সাথে বন্ধুত্ব তৈরি করব বন্ধুত্ব তৈরি করে কারণ একটা মানুষের আমেরিকান মানুষের যারা বিজনেস করতে আসে তাদের অনলাইনে তাদের সবারই কিন্তু একটা বিজনেস থাকে না তাদের কিন্তু অনেকগুলো বিজনেস থাকে আর আমেরিকান মানুষগুলো তো আনলিমিটেড বিজনেস একটা বিজনেস তারা ধরেই থাকে না তো আপনি যেটা করবেন তাদের সাথে প্রথমে চিন্তা ভাবনা করবেন তাদের সাথে কি আপনি ফ্রেন্ড হিসেবে কথা বলবেন নাকি আপনি একটা রোবোটিক মেসেজ সেট করবেন সেই মেসেজটা সবাইরে পাঠিয়ে দিবেন তারা রিপ্লাই দিলে দিল না দিলে না দিল কোনটা বেটার হবে হ্যালো আমি কি আসছি নাকি ওকে তো যদি আপনি মনে করেন যে আমি একটা কনসেপ্ট লিখে রাখবো যে আমি এই সার্ভিসগুলো দেই তাহলে তার সাথে কথা বলবো এবার আসেন যদি আপনি তার সাথে ফ্রেন্ডলি হিসাবে কথা বলতে চান এই ক্ষেত্রে এখানে আমরা যে ভুলটা করি আমরা করি কি একটা ডিসক্রিপশন লিখি হ্যালো হাওয়ার ইউ কেমন আসো হ্যাঁ এটা লেখার পরে শুরু করে দেয় আমি digital marketing expert Facebook marketing YouTube marketing হ্যান ত্যান ঠিক আছে জুতা সেলাই থেকে মনে করেন চণ্ডীবাদ পর্যন্ত সবই পারি তো এটা বলার পরে আমরা একটা মেসেজ সেন্ড করে দিয়ে দিই তারপরে আয়সা ভাইয়ার দেখে যে কিরে এই মেসেজটা দিয়ে চুদাও তো এইভাবে কিন্তু হবে না তো আপনি যেটা করবেন সরাসরি একটা মানুষের মতো হ্যালো হাওয়ার ইউ আর কোনো মেসেজ দেওয়ার দরকার নাই হ্যালো হাওয়ার ইউ দিবে যখনই প্লে করবে তখন তার সাথে এই যে এখন অটোমেটিক মেসেজ চলে আসছে একটা হ্যাঁ তো এখন যেটা করবেন ওরা বলছে সাপোর্ট টিমে এত ঘন্টা পেতে আমার সাথে কথা বলবে হুম তার ওয়েবসাইটটাও আছে তো আপনি যেটা করবেন একবার দিলেন আবার যখন এটা আসলো আপনি আবার কপি করে দিবেন হ্যাঁ দুই তিনবার মেসেজটা দিবেন একই মেসেজটা দুই তিনবার দিবেন যদি দেখেন যে রোবোটিং যতক্ষণ না কাজ করে যখন এটা দেওয়ার পরে যখন তিনি বললেন হ্যাঁ hello I am fine okay হ্যাঁ then how can help you এইরকম তারা একটা মেসেজ বলবে তখন আপনাকে যেটা করতে হবে বলবেন যে হ্যাঁ আমি তোমার ইয়াগুলো দেখছি ফেসবুকের পোস্টগুলো দেখছি দেখার পরে আমার তোমার পোস্টগুলো দেন তোমার সার্ভিস সম্পর্কে আমি খুব ভালোভাবে বুঝতে পারছি আমার মনে হয় তুমি এটা নিয়ে অনেক কাজ করতে পারো বা এটার ভবিষ্যৎ অনেক ভালো আছে তার তাকে আগে কী দিতে হবে তাকে আগে গ্যাস খাওয়াইতে হবে ঠিক আছে আপনি একটা বিজনেসম্যানের সাথে তখনই ভালো বন্ধুত্ব করতে পারবেন আজকের কথাগুলো আমি বেশি বলতেছি কারণ এগুলো প্রতিটা কথা কিন্তু ট্রিক্স বা টিপস আপনি বলতে পারেন আপনি একটা বিজনেসম্যানের সাথে কখন খাতির খাতির বানাইতে পারবেন বা বন্ধু বানাইতে পারবেন যখন বন্ধু বানাইতে পারবেন যখন তার বিজনেস সম্পর্কে আপনি তাকে প্রশংসা করবেন বা তাকে গ্যাস দিবেন তখন আপনার সাথে ফ্রেন্ড হবে তার আগে কিন্তু বন্ধুত্ব হবে না ঠিক আছে তো আমি দেখলাম তোমার এরকম সার্ভিস তুমি দিতেছো তো এগুলো বলার পরে এবার আসে তুমি কি আরও কোনো বিজনেস করো কিনা তার সম্পর্কে জানতে চাবেন যে তোমার আরও কোনো বিজনেস আছে কিনা মানে আপনি কি পারেন সেটা না যখন আপনি বলবে যে হ্যাঁ তোমার সাথে কথা বলে ভালো লাগলো বলার পরে আপনি হয়তো একদিন স্কিপ করে চলে যান দেন নেক্সট দিন এসে বলেন যে হ্যালো হাওয়ারি কেমন আছো তো কথা বলার পরে তারপরে আপনি বলবেন যে তোমার কি কোনো এরকম মার্কেটারের প্রয়োজন আছে তো আমার কাছে তো ভালো ভালো মার্কেটার আছে আমি একজন কোম্পানির এসিও মানে সিও বা ওনার তো আমার কাছে অনেক এমপ্লয়ার আছে তো আপনি কি এরকম মানে লোক লাগবে কিনা তোমার চাইলে আমি কিন্তু তোমাকে হেল্প করতে পারি অনেক তোমার বিজনেসটাকে আরও একটু মানে গ্রো করতে পারি এবং তোমার যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের দরকার পড়ে তুমি আরও মানুষের কাছে তোমার বিজনেসটাকে প্রচার করতে পারবা এরকম মানে বুচুং বাচুং দিতে হবে তো দিয়ে বলতে হবে যে যে তুমি যদি এরকম চাও তাহলে আমি তোমাকে হেল্প করতে পারি কারণ আমার কাছে পর্যাপ্ত লোক আছে তো বলবে যে হ্যাঁ ওকে ওকে ফাইন তাহলে ই করো আমার সাথে কানেক্ট করে দাও তাহলে আপনি কী করলেন এখানে কিন্তু আপনি একটা গেম খেললেন তার সাথে ঠিক আছে তার সাথে একটা গেম খেললেন গেম খেললে গেম খেলে তাকে আমার আরেকটা প্রোফাইলে কনভার্ট করলেন বা আপনার আরেকটা প্রোফাইলে ফেসবুকেতে কনভার্ট করলেন যে আমার এই এমপ্লয়টা খুব ভালো আছে তো আপনি তার সাথে কাজটা করতে পারেন আরগুলো খুব বিজি আছে হ্যান ত্যান ঠিক আছে অথবা যদি বলে যে ঠিক আছে তোমার বিজনেস সম্পর্কে জানতে চাই তাহলে কি করতে হবে তাহলে আপনাকে আপনি ওকে তাহলে আপনাকে বলে যে দেখো তুমি যদি চাও আমার সাথেও কাজ করতে পারো আমার ফাইবার অ্যাকাউন্ট বা আমার এমপ্লয়ার অ্যাকাউন্ট দিয়ে দিলেন দিয়ে বলেন যে যদি তুমি আমার সাথে কাজ করতে তাহলে আমার সাথে কথা বলো আমি আমার লোক আছে আমি তাদের দিয়ে কাজ করাবো সমস্যা নেই আমার টিম আছে হ্যান ত্যান মানে এগুলো বলার পরে আপনি যখন তিনি রাজি হবে তখন বলবে যে দেখো তুমি যেহেতু আমার সাথে কাজ করতে চাচ্ছ আমরা একটা নির্দিষ্ট পেমেন্ট নিয়ে থাকি তুমি কি এটা দিবা ফার্স্ট টাইম আমরা একটা চুক্তিতে আসি তো চুক্তি যখন করতে যাবো অবশ্যই লেনদেনের ব্যাপার সেবার আছে তো বলবে যে দেখো ও হয়তো আপনাকে বলতে পারে তুমি প্রথমে কাজ শুরু করো যদি আপনার মনে হয় যে হ্যাঁ যে এই লোকটা ভালো আছে বা আপনার সাথে মোটামুটি যায় যে ছোট্ট কাজ করতে বলছে যেটা আপনি এখন বৈশা আছেন তো বৈশা থাকার পরে দেখা গেল যে আপনার কোনো কাজ নাই তাহলে আপনি তাকে হেল্প করতে পারেন সেটা ইউএসএর পার্সন হইলে একমাত্র পাকিস্তানি ইন্ডিয়া থেকে একশো মাইল দূরে তো এবার আপনাকে যদি বলে হ্যাঁ যে ঠিক আছে তুমি আমার এই কাজটা করে দিতে পারো কিন্তু একটু আমাকে দেখাও বাট আপনার দশ মিনিট কষ্ট হোক আপনি করে দিলেন আমি কিন্তু একটা ক্লায়েন্টের সাথে আজকে চার বছর ধরে কাজ করতে হচ্ছে প্রথমে কিন্তু আমি ফ্রিতে কাজ করে দিয়ে ঠিক আছে প্রথম কাজ আমি ফ্রিতে করে দিছি তারপরে কিন্তু আজকে চার বছর কিন্তু তিনি আমাকে ফার্স্ট কাজ ওইভাবে কিন্তু মনে করেন পরীক্ষা নিছে যে এই ছেলেটা কতটা টাস্টেড ঠিক আছে তো আপনি যখন এটা বলবেন যে দেখো তুমি যদি আমাকে ট্রাস্ট করো তাহলে আমি তোমার ফাইবার অ্যাকাউন্ট দিতে পারি আমার এখানে হায়ার করো তোমার যদি মনে হয় যে বাইরে পেমেন্ট করা তোমার জন্য ভালো হচ্ছে না তাহলে তুমি ফার্স্ট পেমেন্টটা ফাইবার করতে পারো পাঁচ ডলার দশ ডলার আমাকে অর্ডার করতে পারো কাজ শেষ হলে আমি জমা দিয়ে দিলাম তারপরে আমরা লং টাইম যাই সমস্যা না আমি তোমার সাথে লং টাইম কাজ করার খুব ইচ্ছুক এই কথাগুলো বারে বারে শুনবেন ভিডিওটার যেহেতু ইউটিউবে যাবে তো আপনারা একটু কষ্ট করে একটু বারবার শুনবেন এগুলো মাথার ভিতর ঢুকাই নেবেন তাহলে হবে তো এইভাবে বলার পর তার সাথে আপনি ই করতে পারেন যদি আপনার মনে হয় যে না ওয়েবসাইট আছে বা আপনাদের এজেন্সি আছে তাহলে ওইখানে আপনি ইয়া করতে পারেন তাকে কনভার্ট করে নিতে পারেন আর যদি মনে করেন যে নাই তাহলে আপনি বলবেন যে হ্যাঁ আমার আমি বিজনেসের ওনারও না ইও না আমার একটা টিম আছে ডিজিটাল মার্কেটিংয়ের টিম আমরা একসাথে অনেকগুলো মানুষ কাজ করি ঠিক আছে আপনি চাইলে গোলনের সার্ভিসগুলো দিতে পারেন এবার বলবে তারা যে হ্যাঁ তোমার টিম আছে যদি আপনি ডিজিটাল মার্কেটিং এজেন্সি বলেন সেই ক্ষেত্রে যে প্রবলেমটা পড়বেন সেটা হচ্ছে তারা বুশিট চাবে বুশিট এগুলো হয়তো আপনারা বুঝবেন না ধরেন আপনি এরা কী কী কাজ পারেন এরার একটা ছবি থাকে ঠিক আছে ছবি থাকে আমি আপনাদেরকে ওকে আমি এক সেকেন্ডের ভিতরে আপনাদেরকে দেখাইতেছি একটু লাইনে থাকেন তো আমাদের একটা পেজে আছে এখনও আমরা যখন কাজ করতাম এগুলো আমরা ইয়া করতাম তৈরি করতাম তৈরি করে বাইরেকে পাঠাই দিতাম জাস্ট আমরা আমরা দেখবেন যে আপনি যখন একটা লিঙ্ক বারে বারে প্রচার করবেন তখন আসলে প্রবলেমে পড়ে যাবেন যে ইউটিউব মাইন্ড করবে হ্যান ত্যান মাইন্ড করবে কিন্তু আপনি যখন একটা ইমেজ তৈরি করবেন ইমেজের ভিতরে সব কিছু থাকবে তখন আর কোনো সমস্যা হবে না ওকে এক সেকেন্ড হ্যালো আমার কথা কি শোনা যাইতেছে ভালোভাবে আর কিছু বুঝতে পারতেছেন আমাদের ফিরোজ ভাই ক্লাস সারা মনে করেন ক্লাস করবার নিয়ে দৌড়াদৌড়ি ঠিক আছে ক্লাসের দিনের লেটে কাহিনী কি ওকে ঠিক আছে আমি দেখেন আমি আপনাদের গ্রুপে এটা কি দেখাবো ওকে দেখাই ধরেন এটা হচ্ছে আমরা যখন বিশের দিকে এজেন্সি চালাইতাম তখন আমরা এরকমভাবে তৈরি করতাম তো এখানে কি কি ছিল একটু দেখেন এখানে আমরা সব কিছু লিখছি এটা হচ্ছে প্রজেক্সি ভার্চুয়াল এজেন্সি একটু দেখা যাচ্ছে কিনা আমি জানি না না দেখা গেল তো সমস্যা এই দেখেন উপরের দিকে লেখা আছে এটা একটা হচ্ছে আমাদের কোম্পানির এটা হচ্ছে লোগো হ্যাঁ প্রজেক্সি ভার্চুয়াল এজেন্সি এবার আসি ডিজিটাল মার্কেটিং এটা আমরা মেন টপিক রাখছি হুম এখানে হচ্ছে আমাদের phone number mail address Facebook ID এগুলো রাখছি এবং এখানে এখানে সার্ভিস সোশ্যাল মিডিয়াতে কী কী রাখছি এগুলো তারপর এসিওর ভিতরে কী কী রাখছি তারপর ওয়েবসাইট ডেভেলপমেন্টের ভিতরে কী কী রাখছি তারপরে আমাদের কোম্পানি সম্পর্কে একটু শর্ট বিস্তারিত বলছি ঠিক আছে তো এইগুলো বলার পরে একটা ছবি তৈরি করছি এরকমভাবে এটা কিন্তু তিনটা পেজ হ্যাঁ এখানে একটা পেজ এখানে এখানে একটা এখানে এক পেজ এখানে এক পেস এখানে এক পেজ মানে একটা কভারের মতো মানে তিনটা পেজ এগুলো বিজনেস ভূষিত বলে অনেকে আছে অনেক ভাষা বলে তো এই এগুলো তৈরি করতে হয় তো ওকে তো এইগুলো তৈরি করার পর আপনি তাদেরকে ওকে আমি এগুলো সব ক্লিন করে দেই ক্লিন অল ক্লিন ওকে তো এগুলো তৈরি করে আপনাকে পাঠাতে হবে অনেকগুলো সিস্টেম আছে এজেন্সি নিয়ে কাজ করলে সেক্ষেত্রে আপনার এজেন্সি রিকমের আপনাকে তৈরি হতে হবে ওয়েবসাইট থাকবে ফেসবুক পেজ থাকবে সমস্ত সোশ্যাল মিডিয়া থাকতে হবে আপনার পেজগুলো এসিও করতে হবে মানে টোটাল একটা হেভিজিবি আর আপনি যদি টিমের কথা বলেন তাহলে আপনি বলেন যে আমার টিম আছে চাইলে আমার সাথে কথা বলতে পারো আমি টিমের হেড তো তুমি আমার সাথে কাজ করতে পারো যখন আমি আপনি টিম কথাটা বলবেন বা আপনি বলবেন আপনি নিজেকে তার সামনে উপস্থাপন করতে পারবেন তখনই আসলে আপনার সাথে সম্পর্কটা বেটার হবে যে আমি একজন কোম্পানির ওনার বা একজন একজন ডিজিটাল মার্কেটিং টিমের সাথে কথা বলতেছি তাদের ভিতরে একটা অন্যরকম তৈরি হবে তো এবার এটা আমি দেখালাম একটা তো দেখি এখানে এবার ধরেন এই একটা দেখলাম তারপরে ধরেন আমি এখানে যাই দেখি এখানে আছে কিনা ওকে আমি কয়েকটা পেজ ওপেন করি এখানে ইনস্টাগ্রাম আছে তাহলে তারও সহজ ইনস্টাগ্রামে যা মেসেজ করে ফলো করে ঝামেলা শেষ ওকে ইনস্টাগ্রাম মেসেজ ডাইরেক্ট যা মেসেজ করা যায় অনেকে আছে যারা ইনস্টাগ্রাম থেকে ক্লায়েন্ট সংগ্রহ করে শুধু ইনস্টাগ্রাম থেকে আপনি গিয়ে যে আমি ধরেন একটা ফলো করলাম দেখেন আমি মাঝে মাঝে অনেক বাইরে মেসেজ করছি ঠিক আছে তো ওকে তো ধরেন এটা আমি অন করলাম আমি দিলাম ফেসবুক পেজ হয়ে গেল ইনস্টাগ্রাম ওকে ব্যাপার না এখানে লেখেন হ্যালো হাও আর ইউ আপনার কোনো কাজ নাই একটা মানুষের মতো মেসেজ লিখবেন হাউ আর ইউ লিখলেন তো এটা আমি কেটে দিলাম ও আমাকে রিপ্লাই দিলে আমি তার সাথে ফ্রেন্ডলি হিসাবে কথা বলবো সমস্যা নাই তো আসেন এবার এই একটা দেখি দেখি তারা এখানে অনেক ফলোয়ার তার কিন্তু পোস্ট নাই ওকে পোস্ট মেবি নাই আমরা দেখতে পাচ্ছি খুব একটা পোস্ট নাই তো এবার যেটা করতে হবে তাকে মেসেজ করতে পারে এখানে হয়তো তার কাজের লোক লাগবে আপনি তার সাথে যোগাযোগ করতে পারেন তো এরকমভাবে আপনাকে অনেক লোকের দরকার হ্যাঁ অনেক লোক দরকার এবার আপনাকে ফাইন্ড করতে হবে কষ্ট করে করে মেসেজ করবেন আপনি এখানে দুইটা অপশন আছে তো আমি একটু মোবাইল দিয়ে আপনাদেরকে দেখাবো আমি একটা জিনিস খুঁজতেছি দেখি আগে পাই কিনা ওকে এখানে আমি দুইটা জিনিস পাইছি এই একটা ফোন নাম্বার পাইছি হুম ওকে এবার আসেন আমি এই ফোন নাম্বারটা একটু খেয়াল করেন আপনারা এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার বোঝা যাচ্ছে একবার আপনি যেটা করবেন তাদেরকে পেজে মেসেজ করবেন পেজে মেসেজ করবেন পেজে মেসেজ করার পর এবার আমি আমার মোবাইলটা শেয়ার করি আমার স্ক্রিন তো শেয়ার হয়েছে নাকি কে জানে মোবাইল স্ক্রিন শেয়ার হয়েছে ওকে আমি শেয়ার করি একটু হ্যাঁ কষ্ট করে কিছু করার নাই হ্যাঁ, বললো হ্যাঁ তুমি আজকে থেকে তাহলে আমার কাজ করে দাও আমি বললাম জনই ফলোয়ার চাইলো আমি তাহলে বিশ ডলার হচ্ছে আমাকে দিয়ে আমি করে দেবো তারপরে ফ্রিতে ফ্রেন্ড হিসেবে আমাকে ফ্রিতে করে দাও আমার কেন চাইতেছো টাকা বা এরকম কিছু একটা কথা আপনি আগেই সম্পর্ক তৈরি করতে পারেন না ওইটা মনে হয় পাকিস্তানির বেলায় পড়ছিলেন ঠিক আছে আপনাকে ইউএসএ বেস্টগুলো খুঁজতে হবে তো ধরেন আমি তার ফোন নাম্বারগুলো আগে কালেক্ট করছি হ্যাঁ এবার আমি আমার হোয়াটসঅ্যাপে চলে যাব যে নাম্বারটা আমি এখান থেকে ইয়া করলাম আপনাকে যেটা করতে হবে ফার্স্টে আপনার কন্ট্যাক্টে চলে যেতে হবে কন্ট্যাক্ট হ্যাঁ কন্ট্যাক্টে যাওয়ার পর এখান থেকে এই যে একটা বাটন আছে এখানে আপনি ক্লিক করবেন এবার আমার যে ইউটিউবটা আছে আমি যে ফোন নাম্বারটা বের করলাম সেই ফোন নাম্বারটা ছিল প্লাস ওকে এক second plus three nine three nine three five বাইরের সাথে কি আমি কথা বলছিলাম নাকি আগে one three nine three nine one okay nine one zero জায়গা ওইটা না ওইটা অন্য বায়ার তার মানে একই দেশের লোক ঠিক আছে তো চৌত্রিশ তো এটা হচ্ছে তার phone number total phone number I hope যে আমার নাম্বারটা ভুল হয় নাই সাতশো এক সেকেন্ড একটু মিলে দেখি উনচল্লিশ তিনশো একপঞ্চাশ তিনশো একপঞ্চাশ নয়শো দশ নয়শো দশ চোদ্দোশো চৌত্রিশ ওকে ঠিকই তো আছে তো এবার আমি অ্যাড এ কন্ট্যাক্ট এখানে ক্লিক করব ক্রিয়েট এ নিউ কন্ট্যাক্ট এখানে ক্লিক করব ক্লিক করার পর আমার আমি যদি আমার ফোন নাম্বারে এতগুলো মেল মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টে সেভ করতে চাই সেক্ষেত্রে আমার অনেক হ্যাপা হইতে হবে আমাকে যেটা করতে হবে যে কোনো একটা মেলকে আপনাকে সিলেক্ট করতে হবে যে কোনো একটা মেলের ভিতরে অপশন আগে এটা কি আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন একটু নয়েজ করেন না হ্যাঁ আপনি কোথায় আপনি মেসেজটা করবেন বা আপনার এই নাম্বারটা সেভ রাখতে চাচ্ছেন যদি আপনার ফোনে রাখতে চান তাহলে আপনি কিন্তু এত নাম্বার সেভ করতে পারবেন না আপনি যে কোনো একটা ইমেল অ্যাড্রেস বাছাই নেন ধরেন আমার একটা ইমেল অ্যাড্রেস হচ্ছে এটা তো এটা বাছাই নেওয়ার পরে আমি এই বাইরের নাম দিলাম হচ্ছে কি পেজের নামটা অবশ্যই দিবেন কারণ হচ্ছে পেজের নামটা দিলে তার সাথে তার বিজনেসটা কি অনেকগুলো বাইরে যখন আপনি মেসেজ করবেন তখন ভুলে যাবেন যে কোন বায়ার রে এটা কোন বায়ার এটার বিজনেস যেন কোনটা তখন কিন্তু কেস খেয়ে যাবেন আপনাকে যেটা করতে হবে ওই বিজনেসটা ওই পেজের নামটা লেখা রাখবেন যেমন আমার এই পেজের নাম হচ্ছে হার্ট অ্যানিমলস এনি ওকে এক সেকেন্ড এনি মলস অ্যানিমলস ও ও ডিবি ওকে এটা হচ্ছে তার পেজের নাম এটা আমি সেভ করলাম সেভ করা শেষ এবার আমাকে যেটা করতে হবে কষ্ট করে আমার হোয়াটসঅ্যাপে যেতে হবে হোয়াটসঅ্যাপে যাই হোয়াটসঅ্যাপে যাই আমি লিখবো হচ্ছে হার্ট তাহলে আমি সহজে পাওয়ার কথা দেখি পাই কিনা হার্ট অ্যানিমলস ওকে নাম্বারটা আসতেছে না ওকে আমাকে একটু কষ্ট করতে হবে আবার বুঝতেছি হাবিল খান তাহলে এবার নাম্বারটা আবার আমি লিখি দেখি নাম্বারটা সার্চ করলে আসে কি না নাম্বারটা হচ্ছে প্লাস এখানে এটা চলে আসে এত লেট তো হয় না nine three nine zero five sorry sorry sorry sorry three five one আমার মনে হয় নাম্বার আমি কোনো জায়গায় ভুল করছি মেবি তো উনচল্লিশ মানে পঁয়ত্রিশ পঞ্চাশ নয়শো দশ ওকে একটু আমি আবার আমার কোনটাকে যাই উনচল্লিশ মানে এবার আমি প্লাস আইকনটা কেটে দিই হ্যাঁ দেখি এবার হয় কিনা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটাতে আছে টু এ ধরেন দিয়ে দিলাম হচ্ছে একটা নাম দিয়ে দিলাম হ্যালো তার মানে আসতেছে না এটার তাহলে আর কি করা এখান থেকে নাম্বার সেট করতে হবে ওকে এটা চলে আসছে দেখেন ওকে এখানে মেসেজও পাঠা যাবে ডাইরেক্ট মেসেজ দরকার নাই তার হোয়াটসঅ্যাপ তো থাকার কথা হোয়াটসঅ্যাপ তো আছে কিন্তু আমার এখানে অপশনটা আসতেছে না ওকে এই যে চলে আসছে এখানে ইনভাইট মনে হয় তার আগের হোয়াটসঅ্যাপটা এখন নাই রিমুভ হোয়াটসঅ্যাপ এখানে চলে আসে হ্যাঁ মেসেজ করার অপশন চলে আসে এখন হবে না তো অনেকের বাইরে আছে যেগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে তো আপনাকে যেটা করতে হবে এখানে সেইভাবে সার্চ করতে হবে তার নামটা পেয়ে গেলেই আপনি এখান থেকে তাকে সরাসরি মেসেজ করবেন ঝামেলা শেষ সেভ করলেই চলে আসে এত কিছু আহে না ঝামেলা করে না হোয়াটসঅ্যাপ তো এখানে দুইটা অপশনই আছে মেবি তার ইয়া নাই তো আমি একটা কাজ করি যেমন আমি আগের যে ক্লায়েন্টগুলো ছিল আমি তাদের সাথে এইভাবে কথা বলতাম যেমন ডক লেখলে চলে আসে দেখেন একটা কথা বলে আমি তাদের সাথে মেসেজগুলো কেটে দিতাম হ্যালো এভাবে মেসেজ করতাম ওদের কিন্তু business account hello how are you এই যে দেখেন দেখা শুরু হয়ে গেছে কিন্তু আমার দেখা শুরু করছে কিন্তু নাম্বারটা দেখেন তিনি বুক বিক্রি করে বই বই ঠিক আছে ইনস্টাগ্রাম হচ্ছে এটা এটা তার ওয়েবসাইট তারপরে এখানে এই যে তার number phone number unit stage তো আমি এইভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করতাম তো আপনাকে যেটা করতে হবে কখনো কখনো হোয়াটসঅ্যাপ থাকা পরেও দেখা যায় যে মাঝে মাঝে কাজ করে না আপনাকে যেটা করতে হবে আস্তে করে এসে একটা নাম্বার সেভ করতে হবে সেভ করার পর ওই নাম্বারটা আপনি হোয়াটসঅ্যাপে জাস্ট ই করবেন হোয়াটসঅ্যাপে যাবেন মনে হয় তার হোয়াটসঅ্যাপটা বিজনেস হোয়াটসঅ্যাপ তো আপনি একটা কাজ করবেন দুইটা হোয়াটসঅ্যাপই নামায় নেবেন দেখি আমার আরেকটা হোয়াটসঅ্যাপটা আমি নামায় নেই বিজনেস হোয়াটসঅ্যাপ কেউ কেউ আছে হোয়াটসঅ্যাপের মধ্যে গাবলা করে হ্যাঁ দুইটা হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এটা আছে আমার হোয়াটসঅ্যাপ বিজনেস এটা আপনি নামায় নেবেন হ্যাঁ এই দুইটাই দুইটাই নামায় রাখবেন যেটাতে হয় দেখি এটাতে হয় কিনা এটা আপনি যদি হোয়াটসঅ্যাপ মার্কেটিং করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক খরচ পড়ে কিন্তু আপনি এইভাবে ফ্রিতেই মার্কেটিং করতে পারতেছেন আপনি তার সাথে কথা বলতে পারতেছেন তার ফোনে মেসেজ চলে যাচ্ছে ডাইরেক্ট একদম তার ফোনের যেটা সবসময় মানুষ দেখাশোনা করে ফোন সবসময় মানুষের হাতে না নিলে চলে না তাদের সাথে এইভাবে কথা বলতে হয় তো আমি একটু দেখি তার বিজনেস হোয়াটসঅ্যাপে কাজ করে কিনা তো একটা কাজ করবেন আপনি এখানে আপনি যখন নামটা সেট করবেন অবশ্যই আপনার নামটা বিজনেস রিলেটেড নাম রাখবেন বা একটা টিম রাখবেন মানে হচ্ছে আপনার ব্র্যান্ডিংয়ে একটা যে কোনো একটা নিশ তৈরি করবেন অথবা আপনি যদি মনে হয় যে না এত কষ্ট করার দরকার না আমার নাম আছে আমার নাম ইউজ কর তাহলে করতে পারেন ওকে ওপেন ওকে আমার নাম্বারটাতে zero one six four double one two seven three six three zero one six four double one two seven three six three okay continue আরে ভাই zero one six four double one two seven three six three ওকে একজন মনে হয় WhatsApp registration okay verification complete continue অথবা নট নাও যে যা খুশি দিতে পারেন ব্যাকআপ অ্যালাউ অ্যালাও শিট কেটে গেছে এখানে একটা নাম দিলাম হচ্ছে freelancer Raju freelancer Raju category দিবেন হচ্ছে ধরেন বিজনেস এডুকেশন একটা দিয়ে দিলাম আপাতত স্টার্ট এখানে আমি চাইলে আরও কিছু অপশন অ্যাড করতে পারি এগুলো দরকার নাই আমার এত কিছু দরকার নাই আপাতত আমার যেটা দরকার হচ্ছে আমার দেখি ওই লোকটারে খুঁজে পাওয়া যায় কিনা হার্ট ওকে এটাতে মেবি তারটা আসতেছে না তো আপনি দুইটা জায়গায় ট্রাই করে দেখবেন যদি আসলো আসলো না আসলে আপনাকে পেজে মেসেজ করতে হবে কিন্তু আপনি যখন কাজ করবেন এগুলো পাওয়া যাবেন আশা করি তো যাই হোক ব্যাপার না তো এইভাবে আপনাকে কষ্ট করে করে কাজগুলো করতে হবে দিনে বিশটা তিরিশটা চল্লিশটা ট্রাই করেন আশা করি যে লাখ খুলে যাবে তো এইভাবে করা যাবে মেসেজ হ্যালো ঘুমাইলে বলেন তাহলে আমি সকালবেলা ক্লাস নেব নি ঘুম থেকে উঠলে হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমরা তো যে সার্ভিস গুলা দিব মানে যদি জিজ্ঞেস করে তুমি কি কি কাজ করো আমরা তো কাজ শিখছি মাত্র দুইটা আপনি সব পারেন আপনি সব পারেন আপনি একটা কাজ করবেন হ্যাঁ লিস্ট তৈরি করবেন একটা আমাদের কোর্সগুলো আছে না কোর্সগুলো দেখছেন কি কোর্সের মডিউলটা হ্যাঁ কোর্সের মডিউলটা সুন্দর করে কপি করে বাইরকে পাঠিয়ে দিবেন যে আমি এইগুলোতে এক্সপার্ট আর কোনো কাজ নাই ঠিক আছে এবার যদি বাইর বলে যে আপনাকে কাজ দেওয়ার পরে আপনাকে আপনার মনে হয় যে আপনি পারেন নাই কাজটা তাহলে সেটা তালা আলাদা কিন্তু আপনি কাজ নেন কাজ করানোর লোকের অভাব নাই ঠিক আছে আপনি কাজ নেন কাজ নামানোর দায়িত্ব হচ্ছে আমাদের ওইটা নিয়ে টেনশন করতে হবে না বুঝতে পারছি আমি ভাবতেছি কাজ পারি না আমি আন্দোলন তো ভয় পেলে তো হবে না পারেন না ক্যান্সেল করতে থাকেন সমস্যা নাই তো আগে মানে ওই আপনাকে আগে প্রসেসটা শিখতে হবে মানে টোটাল হচ্ছে প্রসেসটা আপনাকে শিখতে হবে প্রসেস যদি শিখতে পারেন তাহলে দেখা যাবে যে আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে এগুলো তো আসলে এর ভিতরে সিক্রেটগুলো আমি বললাম মানুষ এর ভিতরে কি কি আছে যেমন আমাদের সামনে আরও অনেক ক্লাস আছে যেগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আরও সিস্টেম আছে একটা সিস্টেম তো হবে না যেমন আমরা এর আগে এইগুলোর ক্লাস করছি অ্যাড লাইব্রেরি কিন্তু ক্লাসগুলো আরও হয়ে গেছে অনেকগুলো দেখছেন আপনারা কিন্তু এগুলো কিন্তু বলা হয় নাই আজকে যে কথাগুলো বললাম এইভাবে কাজগুলো করতে হয় এভাবে কিন্তু বলা হয় নাই ঠিক আছে কেউ আছে কি আমাদের ভিডিওগুলো দেখে দেখে কপি করে তারা ভিডিও বানাইতেছে ভিউ আর্ন করতেছে এখন ভিউ আর্ন করতেছে তাদের শুধু ভিউ হবে কিন্তু এখানে যে আরও আছে অনেক কিছু যেমন আরও আরও অনেক কিছু আছে এর ভিতরে হ্যাঁ তো আপনারা যেটুকু আছে এটুকু করেন তারপরে আরেকটা ক্লাসের ভিতরে যখন আরেকদিন মার্কেটিং শেখাবো তখন এটার ভিতরে আরেক কিছু থাকলে সেটাও দিয়ে দিব ওকে হাসিপুরা তোমার এখানে নয়েজ আসতেছে কথা আসে না শব্দ আসতেছে শুরু করে দিছ মানে হুম ওকে তাও তো ভালো আমি যে সিস্টেমগুলো দেখছি ওইগুলো আমি আবার ডিপলি ক্লাস করব সমস্যা নাই আপাতত এই সিস্টেমটা তোমরা অবলম্বন করতে থাকো তারপরে আরও সিস্টেম তো অনেক আছে যেহেতু সিস্টেম আছে বায়ার ধরার সমস্যা নাই আমরা মার্কেট প্লেস বনাম এখন কিন্তু ব্যাপক অর্ডার পড়তেছে ফাইবারে আপনার ফাইবার গ্রুপগুলোতে দেখলেই বুঝতে পারবেন কী পরিমাণ অর্ডার পড়তেছে আজকে আমাদের ব্যাচের একজনের দেখলাম ষোলোটা অর্ডার রানিং হ্যাঁ তো কন্টিনিউ আছে ঠিক আছে এখন শুরু হয়েছে জানুয়ারি এক তারিখ থেকে শুরু হয়েছে অর্ডার প্রথম মাসেই আপনার ফাইবার গ্রুপগুলোতে জয়েন হয়ে যান দেখতে পারবেন যে অর্ডার কী পরিমাণ মানুষ পাইতেছে তো হতাশ আর কিছু নাই এখন বালা মস্তি হচ্ছে মেসেজ শুরু করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ যেমন আমি আজ পর্যন্ত ফাইবার গ্রুপগুলোতে আমি যে পোস্ট করি যে আমি এত ডলার ইনকাম করছি ঠিক আছে মানে হ্যাঁ হ্যাঁ কাজে ডিস্টার্ব করবে ওকে অনেক কথা বললাম হ্যাঁ, মানে তাদের ইউটিউব চ্যানেল না থাকে বা ওয়েবসাইট না থাকে হ্যাঁ, হ্যাঁ এগুলো অফার করবেন এগুলো অফার করবেন যে তোমার ফেসবুক পেজ ক্রিয়েট করো ইউটিউব পেজ মানে ইউটিউব তৈরি করো এগুলো করো ওয়েবসাইট করো মানে যা যা দরকার সব আপনাকে বলতে হবে প্রথমে আপনাকে কি ধরতে হবে খুদ ধরতে হবে বাইরে বললাম না প্রথমে আমি বলছি যে প্রথমে মৌলিক চাহিদাগুলো তার সামনে উপস্থাপন করতে হবে ধরেন তিনি মৌলিক চাহিদাগুলো জানেনই না তিনি ভাবতাছে মাছ ভাত খাই আমি ঘুমাই পড়বো আর কোনো কিছু দরকার নাই কাপড় চোপড় বাসস্থান চিকিৎসা এগুলো কোনো কিছু দরকার নাই ঠিক আছে তার চিন্তাই হচ্ছে এটা তো তখন আপনি যখন বলবে যে দেখো তুমি যে এটা খাইতেছো তো তোমার তো আরও চাহিদা আছে এগুলো কেন পূরণ করে দিব তুমি এগুলো করো তখন তার মনে একটা একদিন ভাববো যে কিরে এগুলো তো আমি জানতাম না তাহলে তো ছেলেটা ঠিকই বলছে তাহলে ওর সাথে তো কথা বলা দরকার মানে প্রথম আপনাকে ভুলগুলো ফাইন্ড আউট করতে হবে দেন তারপরে তাদের কাছে মেসেজ করে মানে মেসেজ করার অপশনগুলো হচ্ছে প্রথমে তাদের পেজের ভিতরে মেসেজ করবেন তারপরে মেল করবেন মেল করার শেষে আপনাদের এখন ওই মেল মার্কেটিং শেখায় নাই মেল করা বাদ দেন তো মেল করার আগে আপনি যেটা করবেন মেসেজ বনাম হচ্ছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ হচ্ছে টার্গেটেড একদম টার্গেটেড কাস্টমারকে কালেক্ট করা যায় তার ফোনে চলে যাচ্ছেন আপনি যেটা ইমেলের থেকে আর কার্যকরী হ্যাঁ হ্যাঁ হোয়াটসঅ্যাপ প্রতিটা মানুষের হোয়াটসঅ্যাপ থাকে আপনি দেখা যাবে বিশটা পেজের ভিতরে আপনি মোটামুটি দশ বারোটা মানে ফিফটি ফিফটি আপনি হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন যারা অনেকে আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে বলে কিন্তু ভাই ওই যে যে Google ad Facebook ad campaign ওই জায়গা কি কোন সিলেক্ট করে একটু এই যে হ্যাঁ আমি তো বললামই যে হাসিবুর দেশ সিলেক্ট করছে হাসিবুর যেহেতু অনেকগুলো কাজ করছে একটা ক্লায়েন্টের মেসেজ আসছে সেগুলো আমি তার আজকে তিনি বলছে এনিমলস এনিমলসগুলো দেখালাম আপনি চাইলে বিভিন্ন ক্যাটাগরি সিলেক্ট করতে ফ্যাশন রিলেটেড আমি এগুলো সবই বলছি কী কী রিলেটেড হবে এখানে ভিডিওটা একটু কষ্ট করে দেখতে হবে ওকে কারো কোনো প্রশ্ন আছে এখন কথা বলে না কি জন্য এটা তো আমি বলতে পারবো না এখন